যেহেতু এখনকার ভাইরাল গান তো আশা করছি ভালো লাগবে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি আরে আসলে এমনও কিছু সময় হয় যে সময় বন্ধুকে মনের কথা বলার সময় হয় সেই সময়টা আমরা বলতে পারি না যখন বয়স ফুরিয়ে যায় সময় ফুরিয়ে যায় তখন মনে হয় যদি আমি বলতে পারতাম তাই না তো বসন্তকালে আসলে বন্ধুর কথা মনে হয় না এমন সময় মনে হয় যখন সময় থাকে না তুমি বন্ধু কালা আমি গেল বসন্তকালে তো Oi, Thank you.